যুবক চায়ের দোকানে বসে আছে আড্ডা দিচ্ছে কয়েকটা যুবক চায়ের দোকান কয়েকটা যুবক চায়ের দোকানে বসে আছে আড্ডা দিচ্ছে কিছু কিছু যুবক দেখবেন খুব বদমাইশ খুব বখাটে এরকম যুবক আমাদের এলাকায় আছে না নাই এলাকা না এলাকা খুব ভালো অন্য এলাকার কথা বলছে আর কি তো যাই হোক একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে সুন্দর বোরকা পরিহিতা মেয়ে তো হঠাৎ করে একটা বখাটে যুবক আর একজনকে বলছে একজন আরেকজনকে বলছে তুই যদি এই মেয়ের নাম্বার আমাকে নিয়ে দিতে পারিস তোকে আজকে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিব এক বন্ধু আর এক বন্ধুকে ট্রিট দেওয়ার একটা অফার করছে যদি নাম্বার নিতে পারে তো বন্ধুরও জোশ বেশি এরকম চ্যালেঞ্জ মাঝে মাঝে করে না ছেলেপিলেরা আরে বাপরে নাম্বার নিতে হবে তোর খাওয়াবো ওইটা খাওয়াবো কত রকম কথা তো ছেলে রাজি বলছে ঠিক আছে নাম্বার আমি আনবো তুই আমার কি খাওয়াবি বল বলছে তোকে গ্রিল খাওয়াবো যা কি খাওয়াবো গ্রিল ঠিক আছে দ্য ডিল ইজ ফাইনাল তো ছেলেটা দৌড় দিয়ে গেছে মানে বোরকাওয়ালি মেয়ের কাছে ইসলামের আদর্শ যেই মেয়ে রাখে মনে রাখবেন তাদেরকে দেখলেই মানুষের চক্ষুটা শীতল হয়ে যায় বাংলা পড়লে না এটা ইসলামের সৌন্দর্যতা তো ছেলেটা তো বখাটে ছেলে তো দৌড় দিয়ে গেছে মেয়েটার কাছে গিয়ে বলছে যে আপনার কাছে আমি একটা পারপাসে এসেছি আমি কি আপনার নাম্বারটা পেতে পারি নাম্বারটা দেওয়া যাবে মেয়েটা বলছে যে বুদ্ধিমান তো যেহেতু যারাই কোরআন পড়েই তারাই বুদ্ধিমান তারাই বুদ্ধিমতী ঠিক কিনা বলেন তারাই সত্যিকার অর্থের বুদ্ধিমান মানুষ সে বলছে আমার নাম্বার হচ্ছে আঠারো বারো চব্বিশ তিরিশ আঠারো বারো চব্বিশ তিরিশ যুবক কয় এটা আবার ফোন নাম্বার আঠারো বারো চব্বিশ তিরিশ জিরো ওয়ান সেভেনও নাই জিরো ওয়ান নাইনও নাই জিরো ওয়ান এইটও নাই জিরো ওয়ান সিক্সও নাই হোয়াট ইজ দিস নাম্বার এটার মিনিংটা কি বলে যে যদি এর মিনিংটা বুঝতে চান বাসায় গিয়ে কোরআন খুলবেন সুবান আল্লাহ পড়লে না আর একটা জোরে বলে না সুবান আল্লাহ বাসায় গিয়ে কোরআনটা একটু খুলবেন যুবকের কথা শুনে বলছে যে কোরআন খুলব মানে বলছে যে কোরআনে আঠারো পারা বারো নাম্বার পৃষ্ঠা চব্বিশ নাম্বার সুরার তিরিশ নাম্বার আয়াত আপনি পড়বেন সুবাংলা পড়লে না যুবকটা মুখটা মলিন করে বন্ধুর কাছে ফিরে আসছে বন্ধু কয় কি ব্যাপার where is the number where is the number কই ওটা ভাব মারিস তাই না নাম্বার কই ফলে বন্ধু নাম্বার পাই নাই তবে একটা কোড পাইছি আঠারো বারো চব্বিশ তিরিশ আই হ্যাভ টু রিসার্চ আমাকে এখন খুঁজতে হবে যে কোথায় এটা আছে কোরআন খুলেছে কোরআন খুলে দেখতে পাচ্ছে আঠারো পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা চব্বিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন বিলিভার্সদেরকে অ্যাড্রেস করে কুল্লিল মুকমিনিন ফুরুজাহুম you who believed down your voice down your voice হে বিশ্বাসে তোমরা তোমাদের চোখকে নত করে রাখো তোমাদের চোখটা নামিয়ে রাখো যে ব্যক্তি যে মমিন বান্দার চোখ নামিয়ে রাখে লজ্জাস্থানের হেফাজত করে তারাই হচ্ছে সবচাইতে পুত পবিত্র বান্দা বান্দি সুবহানাল্লাহ পড়লে না যুবকের এই মেসেজটা পড়ে পরিপূর্ণ মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে এবং সে হেদায়তের পথে ফিরে এসেছে সুবাহ দ্যাটস মাই মেসেজ কোরআন যদি কেউ ভালো করে বোঝে কোরআনের অর্থ যদি কেউ অনুধাবন করতে পারে পৃথিবীর কোনো প্রান্তে কোনো মানুষ তাকে কোনোভাবেই আটকে রাখতে পারে